বেতারা বেতারা বাঁশির সুরে বাজে রে বাজে ঢোল তালে তালে একতারা বেতারা বাঁশির সুরে বাজে রে বাজে ঢোল তালে তালে গানে জমেছে আজ রঙের আজ পথে পথে নেমেছে লল নারা নাচে গানে জমেছে আজ রঙের মেলা পন্টা ইলিশ ভাজা যাবো চল না রে বটো মেলা ঝিরঝির ঝির বাতাসে মেঘ উড়ে আকাশে এই বুঝি এলো